মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কোলে যায় মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কোলে যায় সেথায় তোরা কেউ দিস না ঘা সহ্য করার যে ক্ষমতা না প্রাণের যে রাসুল আপন তার তরে পরি কাফন প্রাণের চেয়ে রাসুল আপন তার তরে পরি কাফন রাসুলের চেয়ে দামি হয় না কিছু এই দুনিয়া মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলে যায় মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলে যায় যে নবীর আগমনী সংবাদে কেঁপেছে জাহিলি সমাজ হেদায়াত পেয়েছে লাখো গাফিল পড়েছে ইমানের তার যে নবীর আগমনী সংবাদে কেঁপেছে জাহেলি সমাজ হেদায়াত পেয়েছে লাখো গাফিল পড়েছে ইমানের তার ও নামে কি করে দি সপবাদ স্বার্থবিহীন যে ছিল ধরা মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলি যায় মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলি যায় ওর জাহেল তুই দেখ ইতিহাস দেখ কুরআনের বাণী মানবতা প্রেমে কে ছিল হায় তার মতো অগ্রধনী ওরে জাহেল তুই দেখ ইতিহাস দেখ কোরআনের বাণী মানবতা প্রেমে কে ছিল হায় তার মতো অগ্রধনী সিরাতের পাঠে তুইও শিক্ত হবি পড়ে যাবি রাসুলের মায়া মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কোলে যায় মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কোলে যায় মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কোলে যায়